supply point. বান্দা বান্দা বান্দা তুমি কোথায় আটো তিনশো মিটার দূরে Oh. कोई ना कोई चाहिए Double kill. बंदा बंदा है ना ठाकुर भाई कमिंग আমার का কাছে বান্ধা আছে এখানে kill. पहने लग अरे यार क्या ना बुझे गुलो क्या हो তো যে কোথায় ছিল জানো সে কোথায় টঙ্কের উপরে উঠে গেছে ওই সাইনবোর্ড টাকা আরে ছাগল ভাই মেডিকেট থাকলে দিও মেডিকেল দাও মেডিকেল দাও মেডিকেল দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মেডিকেল দাও

এই দেখো এটা এটা এটা এটা ট্রিটমেন্ট গান আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই বক্সে ট্রিটমেন্ট গান আছে আগে ট্রিটমেন্ট গানটা নাও ট্রিটমেন্ট গানটা নাও একটা গাড়ি দেখো গাড়ি দেখো গাড়ি নেই এই তো সামনে গাড়ি 800টা টোকেন হয়ে গিয়েছে তাদের চলো চলো চলো আমি সবকে বাঁচিয়ে যাচ্ছি মেডিকেল না গেছে কেন মারতে গেলে ওই পিলো ওই পিড়টকে আমাদের হয়বাই না তুই ওই পিড়টটা তো ভাঙতে করতে ও তো ডাউন হয়ে গিয়েছিল তো ও তো ও তো আমার সামনে যে ভিড়ই পালিয়ে গেল কোনগুজু ক্লিয়ার ক্লিয়ার Unstoppable! 1v1 হয়ে যাবে আরামসে হবে 1v1 আছে 1v1 কিন্তু আমার কাছে একটা মেডিকেট নেই ও উপরে আছে উপরে আছে আরামসে গাছে ওই বসে থাকো উপরে আছে আমাকে তো জোনে যেতে হবে জোনে তুমি ধার দিয়ে চলে এখন ধার দিয়ে চলে ওই তো অত ঘুরে নয় দেখেছো উপরে আছে আর স্কাইলার নিয়ে এসছো থেকে লাফবে যখন তখন মারবে চুপচাপ বসে থাকো আরে আমি না চুপচাপ বসে থাকলাম জোন দা থাকবে না চুপচাপ বসে যাও যাও যাও যাও যাও যাও যাও মারলো একটা বন্ধুকে গুলি তোমার কি দিয়ে মারছিল বন্দুকটা দিয়ে মারছিল হ্যাঁ বাই বাই বাই বাই আর খেলবো না কোনো চার্জ নেই